anybody out there hear me? Hear me? একটু ডানে বামে কইলাম কেন একটু মনটা ইজি হওয়ার জন্য এরপরে দেখবেন আবার ইজি ইজি কইলাম কি লাগে এটা যাবার কোনটা নিয়ে লাগাইতে কথা তো কথা নয় যেন ফুটন্ত গোলা আমি হইলাম 978 914. DJ, DJ. যে